আমি প্রায় অনেক দিন আগে হারিয়ে গেছি তো আমার কীভাবে বেরোবো এখানে আমি বুঝতে পারছি না তো এই জঙ্গল থেকে খাঁদ থেকে আমার উঠতে হবে এত বড় বড় গাছ এত তো এই জঙ্গলে আমি অনেক দিন আগে হারিয়ে গেছি তো এই জঙ্গল থেকে আমাকে বেরোতে হবে তো এই জঙ্গলে আমি আর বেশি দিন থাকতে পারছি না প্রায় আমি অনেক দিন কিছু খেতে পারিনি আর এই জঙ্গলে এত বড় বড় গাছ তো এই গাছ পাখি পশু এমনকি সাপ পোকর আমার এত তো আমি এর থেকে কীভাবে উদ্ধার পাবো তো আমাদের এর থেকে এই জঙ্গলের বাইরের থেকে যেতে হবে তো আমি এখন এই খাঁদের মধ্যে থেকে উঠতে হবে আমাকে তো এই খাঁদের মধ্যে এত গাছপালা কুটো কাটা পড়ে আছে যে আমি আর থাকতে পারছি না পা আমার পায়ে লাগছে আর অনেক দিন কিছু না খাওয়ার ফলে আমার খুব কষ্ট হচ্ছে তো এই খাঁদে আমার উঠতে হবে তো আমি এই খাঁদতে উঠি তো এই খাঁদটা অনেক উঁচু তো এই খাঁদটা আমাকে অনেক কষ্ট করে উঠতে হবে বা একটা গাছের ডাল ধরে আমাকে উঠতে হবে তো চলো এই জাংলাহাটের জঙ্গলে আমি দেড়শো বছর ধরে এই জঙ্গলে রয়েছি এবং এই জঙ্গলে শাল গাছ সেগুন গাছ এবং মূল্যবান চন্দন গাছও রয়েছে এবং পাহাড়ি ঝাউ গাছ ইত্যাদি ইত্যাদি গাছ রয়েছে এবং এই জঙ্গলের মধ্যে রয়েছে হিংস্র পশু পাখি যেমন রয়্যাল বেঙ্গল টাইগার ও চিতা হরিণ এবং অজগর সাপ ময়েল সাপ এবং ইত্যাদি ইত্যাদি ইত্যাদি দিয়ে ও রয়েছে এই কীটপতঙ্গ পশু পাখির মোকাবেলা করে আমার এই এই জঙ্গলে আমাকে থাকতে হয় এবং তার সাথেও আমার আপনজনও রয়েছে তারাও এখানে শিকার করতে এসছে বন্ধুরা আমি রয়েছি বিদীপ চক্রবর্তী আর আমার সঙ্গে রয়েছে মধু আমরা এখন এই গভীর জঙ্গলিয়া জঙ্গলে হারিয়ে গিয়েছি এখন আমরা শিকার করতে বেরিয়েছি দেখি এই গভীর জঙ্গলে কিছু শিকার করতে পারি কিনা তো চলো মধু দেখি আমরা এই গভীর জঙ্গলে কিছু পাই কিনা দেখি বাবা এই যে প্রচুর জঙ্গল থেকে আমরা বেরোচ্ছি আমরা কিছু না কিছু শিকার করতেই বন্ধু এই জাংলাহাটের জঙ্গলে গভীর রাতে খুব কুয়াশা পড়েছে এবং শীত পড়েছে সেই তার জন্যে আমরা কিছু কাঠকুটো দিয়ে কাটে কাটে ঘষে আগুন করতে হবে আগুন করতে তো হবেই হবেই আগুন না করলে আমাদের আগুন না করলে আমরা গা গরম করতে পারবো না আমরা কিছু খেতে পারবো না তো চলুন আমরা এই ভিজে জঙ্গলের কাঠের মধ্যে থেকে আগুন জ্বালানো অবশ্য অবশ্য চলুন এই দেখুন সামনে একটা কি সামনে একটা জঙ্গল রয়েছে নাকি এই তো বলতো আমি একটা শুকনো কাঠকুটো পেয়েছি নিন নিন নিন আমিও পেয়েছি কাঠকুটো কাঠকুটো গুলো ভাঙছি এই তো এই সব কাঠকুটো দিয়ে আমরা ফের নতুন করে আগুন করব দেখুন এই তো সব কাঠকুটো হ্যাঁ এই সব কাঠকুটো গুলো ভাঙো নিয়ে আমরা সব আগুন করব আগুন করার জন্য কাঠকুটো গুলো ভাঙা হচ্ছে এই কাঠগুলো দিয়ে আমরা আগুন করব আমরা এই হচ্ছে কি যে আগুন জ্বালানোর জন্য শুকনো কিছু কাঠকুটো জোগাড় করেছি এবং বহুত কিছু কাঠ আমরা সংগ্রহ করেছি এই দেখুন বন্ধুরা বন্ধুরা আমরা এই জঙ্গল থেকে অনেক পরিমাণে কাঠকুটো জোগাড় করেছি কাঠকুটো জোগাড় করেছি এখন আমি রয়েছি আর আমাদের জংলাহাটের জঙ্গলে সেই মহান দেড়শো বছর ধার্মিক আদিম মানুষ রয়েছে যে এখনও দেড়শো বছর থাকার পরেও এখনও বেঁচে রয়েছে আমাদের সঙ্গে রয়েছে আর ইনি তুমি এটা কী জোগাড় করেছো বন্ধু এটা আমি পুরনো শাল গাছের কাঠ সেগুন গাছের কাঠ এবং চন্দন গাছের শুকনা কাঠ আমরা সংগ্রহ করেছি করেছি এই এই কাঠ দিয়ে সঙ্গে আমরা একটুখানি দাবালন ঘটানোর জন্য রং মশাল জোগাড় করেছি যে রং মশালটা আমাদের আগুন দিতে একটু সাহায্য করবে তো আমরা এখন এই চন্দন কাঠ দিয়ে চন্দন কাঠ ঘষে ঘষে আগুন জ্বালানোর চেষ্টা করব অবশ্যই বর্ষ তাহলে আগুন জ্বালানোর জন্য একটা সুস্থানে যাওয়া দরকার আমাদের তো চলুন অবশ্যই এবার এখানে শু প্লেস এবং এই প্লেসে আমরা ধরানো হবে আমরা এই গভীর জঙ্গলে রাতে জংলাহাটার জঙ্গলে কাটে কাটে ঘর্ষণ করে এবং আগুন জ্বালানোর চেষ্টা করছি আমরা কি কি যেন আসছে না নাকি জাংলা সাহায্য ব্যাপার কি হ্যাঁ বন্ধু দাদু ভয় না আমি তোমার স্বাভাবিক মানুষ আমি ওই জঙ্গলে প্রায় দশ থেকে পনেরো বছর আগে হারিয়ে গেছি তো তুমি এই জঙ্গলে কি করে আমি এই জঙ্গলে জাংলাহাটের জঙ্গলে আজ থেকে দেড়শো বছর ধরে এই জঙ্গলে রয়েছে কি কি জঙ্গলটা কি জাংলাহাটের জঙ্গল জাংলাহাটের জঙ্গল ওরে বাবা এই জন্য এত ভয়ঙ্কর হ্যাঁ দাদা বলো কি বলছো তুমি আজ থেকে কত বছর আগে এখানে আছো দেড়শো বছর আগে তাই তো বন্ধুরা আমরা এখন গভীর জঙ্গলে চলে এসেছি তো কিছুক্ষণ আগে আমি এই দাদার সঙ্গে দেখা কারণ আমিও এই জঙ্গলে কিছুদিন আগে হেরিয়ে গেছি তো এমন জঙ্গলে দেখা তো আমাদের খুব খিদে পেয়েছে আমরা প্রায় দু তিন দিন ধরে কিছু খেতে পারিনি তো আমরা কিছু খাওয়া জন্য আমরা শিকার করতে বেরোবো আর দেখি আমরা কিছু শিকার করে পাই কিনা তো ততক্ষণ আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর এই গভীর জঙ্গল থেকে আমরা উদ্ধার কীভাবে পাবো এবং জঙ্গল থেকে কীভাবে বেরোবো সেই চিন্তা আমাদের করতে হবে তো চলো আমরা যখন স্বীকার করতে যাবো তাহলে তোমরা কেউ স্বীকার করতে পারবে কি হ্যাঁ আমরা চেষ্টা করতে পারি তাহলে তাহলে একটা কিছু লাগবে তো স্বীকার করার জন্যে হ্যাঁ তো চলো আমরা এগিয়ে যাই আস্তে আস্তে চলো আমরা এগিয়ে যাই চলো চলো চলো চলো চলো চলো চলো চলো ভাই কি গভীর জঙ্গল ভরা প্রচুর জঙ্গল গভীর রাতে ভয়াবহ দৃশ্য আচ্ছা, এই গভীর জঙ্গলে আমরা এখন রয়েছি বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই গভীর জঙ্গলের মধ্যে আমাদেরকে এখানে এই টিকে থাকতে হবে তো চলো আমরা এখন আগে কিছু শিকার করি তারপর তোমার সঙ্গে কথা হচ্ছি বন্ধুরা আমরা এখন গভীর জঙ্গলের মধ্যে যাচ্ছি দেখি কিছু শিকার করে যদি কিছু কিছু খেতে টেতে পাই কিনা কোনো শিকার ফিকার কিছু পাই কিনা দেখি তো তার মধ্যে দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা গভীরের মধ্যে একটা মুরগি নাকি দেখা যাচ্ছে বন্ধুরা দিকে একটু দূরের দিকে বন্ধুরা এই তো দেখুন বন্ধুরা এটা আমরা মুরগি পেয়েছি বন্ধুরা শিকার করার জন্য আমি এইটা কাঠটা নিয়েছি তো কোনো পশু হোক আর কোনো পাখি আমি দেখা পেলে এটা দিয়ে আমরা শিকার করবো চলো আমরা এগিয়ে যাই তো একটু এসো আমরা এগিয়ে যাচ্ছি এখন দেখা যাচ্ছে দেখা পাচ্ছি না একটা খাঁদ আছে কোনো দেখা পাচ্ছ তো চলো তো বন্ধুরা দূরের দিকে একটা ফাঁকি দেখতে পেলাম আমরা এই সবে তোমরা দেখতে পাচ্ছ মুরগা তুমি দেখা পাচ্ছ কি হ্যাঁ দেখা পাচ্ছি তো পাচ্ছি কিন্তু আমি দেড়শো বছর বাদে একটা কিছু শিকার করার জন্যে একটা পাখি দেখতে পেয়েছি সেই পাখিটাকে আমরা শিকার করতে হবে করব হ্যাঁ ওই লাঠিটা দিয়ে পাখিটাকে শিকার করতে হবে করি নাও নাও নাও পাখিটা শিকার করে নাও তো বন্ধুরা আমরা একটা পাখি শিকার করলাম এই সবে তোমরা দেখা পাচ্ছ পাখিটা অনেক ডাঙাডাগি করছে চলো অনেকদিন মাথায় আমরা একটা শিকার করলাম আজকে কিছু খাওয়া যাবে বন্ধুরা তো চলো আমরা এটাকে আজকে পুড়িয়ে খাবো তো আমরা কাঠে কাছে ঘষে আজকে আগুন জ্বালাবো তো চলো আমরা এই পাখিটাকে নিয়ে গিয়ে এখন এটাকে খাওয়ার জন্য তোদের করি চলো এই মুরগিটাকে আমরা ঘাস দিয়ে গলা কেটে কেটে দেবো তো এই ঘাসটা তোমরা দেখা পাচ্ছ এটি একটি শক্তি ঘাস মানে শক্তি খুব হাড়ি টাইপের ঘাস তো এইটা দিয়ে আজকের এই পাখিটার গলা কাটবো তোমরা দেখো তো আমরা এক টানেকে কেটে দেবো কারণ বেশি কষ্ট করে মারলে ওর বেশি কষ্ট হবে তো আমরা আজকের এক টানে ঘাসটা দিয়ে ওর গলা কাটবো তো নাও ওরা টানো কাট আমরা এই ঘাস দিয়ে মুরগিটাকে সবে কাটলাম এই মুরগিটাকে আমরা ঘাস দিয়ে কেটে দিলাম তারপরে এই মুরগিটাকে আমরা পুড়িয়ে খাবো কাটে কাটে ঘষে আগুন জ্বালাবো জ্বালিয়ে এই মুরগিটাকে পুড়িয়ে আমরা খাবো তো মুরগিটা কাটার কারণে বন্ধু আমার দেখা পাচ্ছ আমার মুখে মুখে রক্ত লেগে গেছে তো চলো এটাকে রেডি করে আমরা আজকে একটা কাটে কাটে ঘষে পুড়িয়ে খাবো মুরগিটাকে তা ঠিক আছে চলো কাটে কাটে ঘর্ষণ করে আগুন জ্বালাবো এবং আগুন জ্বালিয়ে কিছু পুড়িয়ে খাওয়া হবে এই জঙ্গলে জংলাহাটের জঙ্গল থেকে আমরা কাঠ সংগ্রহ করেছি এবং এই কাঠগুলো নিয়ে আমরা আমরা কাটে কাটে ঘর্ষণ করে আগুন জ্বালানো এবং গভীর রাত হয়ে গিয়েছে এবং আমাদের শীত করছে এগুলি আমরা আগুন জ্বালানোর জন্য প্রস্তুত হচ্ছি আমরা বন্ধুরা আমার খিদে পেয়েছে তো আমার খিদের জন্য খিদে ফলে আমি হচ্ছে গিয়ে একটা ফল গাছে উঠেছিলাম মানে গাছে তো গাছে কোনো ফসল নেই একটাও ফল নেই তোমরা দেখতেই পাচ্ছ একটাও ফল নেই গাছে তো এই গাছ আমি উঠেছি অনেক কষ্টসৃষ্ট করে কারণ আমি অনেক দিন না খাওয়ার ফলে আমি খুব অসুস্থ আমার দম হাঁপাচ্ছে ওই জন্য আমি দেবো কষ্ট করে গাছটাই উঠেছিলাম কিন্তু এই গাছটায় একটাও ফল নেই আমার দেখে মনে হয়েছিল যে না এই গাছটায় একটা ফল পাবো কিন্তু পেলাম না তো কি করা যাবে আমি এখন নিচে নেমে যাচ্ছি তো বন্ধুরা আমার খুবই খিদে পেয়েছে সেই খিদের কারণে আমি বেশি চলতে হাঁটতে পারছি না তবু আমি অনেক কষ্টে খিদেতে আমি গাছে উঠেছিলাম কিন্তু সেই গাছ আমি একটাও ফল পেলাম না তো আমি এখন গাছ থেকে লাভছি তো আমি নিচে গিয়ে এখন শিকারের সন্ধান করব কারণ ফল তো আমি পেলাম না তাই জন্য আমি এবার নিচে গিয়ে শিকারের সন্ধান করব তো চলো আমি এখন শিকারের সন্ধানে বেরোবো তো আমার খুবই খিদে পেয়েছে এটা আমি ঠিক হাঁটতেও পারছি না তো ওই জন্য আমি অনেক কষ্ট করে গাছে উঠেছিলাম কিন্তু আমি কোনো ফল পাইনি কারণ এই গাছটাই একটাও ফসল নেই তো চলো আমি এই জংলাহাটের জঙ্গলে আমরা এই সবে বনেতে একটি খাদ্য খুঁজে পেয়েছি তো আমরা এই খাদ্যটি আগুনে কাটে কাটে ঘষে আগুনে পুড়িয়ে খাবো তো এই খাদ্যটি আমরা আগুনে পুড়িয়ে খাবো কারণ আমরা অনেক দিন কিছু খাইনি তো না খাওয়ার ফলে আমাদের শরীর খুব অসুস্থ তো এই জন্যে এই খাবারটি আমরা নিয়ে গিয়ে আগুনে ভালোভাবে পুড়িয়ে জঙ্গলে আমি পুরনো জঙ্গলে এখানটায় অনেক পশু পাখি এবং কীট পতঙ্গর সঙ্গে মোকাবেলা করে রয়েছি এবং এখানে ময়েল সাপ রয়্যাল টেঙ্গ রয়্যাল বেঙ্গল টাইগার এবং এবং বড় বড় বড় বড় হিংস্র জন্তু জানোয়ারের সঙ্গে মোকাবেলা করে আমাকে থাকতে হয় এবং এখানে আমরা দেড়শো বছর আগে দেড়শো বছর ধরে আমরা রয়েছি